আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক একজন প্রবাসী ভাইকে নিয়ে আসলাম আপনাদের কাছে আসুন দর্শক কথা বলি কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে আজকে ওনার প্রথম দিন স্যারের সেই ঐতিহাসিক অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে কি সমস্যা নিয়ে এসেছেন আসুন দর্শক একটু আমার এই রোগীর সাথে একটু কথা বলে আমরা একটু জেনে নিই বিষয়টা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ আবু সাইদ হোসেন আবু সাইদ বয়স কত হবে স্যার আপনার বয়স 33 33 33 বছর বাসা কোথায় আপনার বাসা বগুড়াতে বগুড়া কোথায় স্যার বগুড়া আলতাফনগর আলতাফনগর আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কোথায় ছিলেন স্যার মালয়েশিয়া কত বছর হবে ওখানে টোটাল 3 বছর তার আগে বাংলাদেশে ছিলেন বাংলাদেশে যখন ছিলেন কি পেশার সাথে জড়িত ছিলেন তখন এমনি কাজ কাম করতাম আচ্ছা মালয়েশিয়া যে গিয়েছেন ওখানে কি পেশার সাথে জড়িত ওখানে কাঠ আছে মানে টাইপের ওখানে হ্যাঁ, কাঠ ফ্যাক্টরিতে কাঠ ফ্যাক্টরিতে যখন কাজ করেন একটু ভারী কাজ করতে হয় মাঝে হ্যাঁ, মাঝে একটু পরিশ্রমের কাজ আছে আচ্ছা আমাদের এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছেন আপনি আজকে আমার চার পাঁচ মাস মাঝে মাস আগে হঠাৎ করে প্রক্সিসে ব্যথা মেরুদণ্ডের নিচের অংশে দুই সাইডে ফোটার মতো আচ্ছা। ব্যথা হলো হালকা তো ওই অবস্থায় কিছুদিন কাজ করলাম ভালো হয় না ওষুধ ক্লিনিকে গেলাম ডাক্তার দেখালাম কোনো কিছুই ধরা পড়ে না এক্সরে আচ্ছা। করলাম এক্সরে রিপোর্ট নর্মাল ওই জন্য ওইভাবে কাজ করলাম চিকিৎসা নিলাম হয় না তিন মাস চার মাস হয়ে যায় পরবর্তীতে কাজ ছাড়া দিয়ে দেশে চলে আসলাম আসা এখানে সরাসরি ভর্তি হলাম আচ্ছা তার মানে গত পাঁচ ছয় মাস থেকে আপনার এই কক্সিজার ব্যথাটা আপনি প্রথম বুঝতে শুরু করেছেন কোন দুর্ঘটনা বা এমন কোনো কিছু মনে পড়ে যায় সেটার পর থেকে এরকম বাট আপনাকে সারাক্ষণে অনেক ভারী কাজ করতে হয় হতে পারে হয়তো তখন কোনো একটা টান লেগেছে বা কিছু একটা চাপে সেটা হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারেননি ওরকম কারণ সারাক্ষণে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হয় এবং কক্সিসের ব্যথার জন্য প্রথম কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন যখন প্রথম শুরু হয়েছিল মালয়েশিয়াতে ডাক্তার দেখাইছে কি বলেছিলেন উনি উনি বলেছে না ফিজিওথেরাপি দিতে আচ্ছা এক্স রে করে দেখছে normal X ray report physiotherapy তো আর ওখানে চারটা থেরাপি আমি দিছি কিন্তু ওখানে চিকিৎসা ব্যয়বহুল এবং সমস্যা কাজ করা লাগে নিজে রান্না বান্না ওই জন্য মানে একা আসলে সম্ভব হয়ে ওঠেনি খরচ সবকিছু মিলে ওখানে আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন এবং তখন আপনি খুঁজতে থাকেন যে আর কোথায় মানে চিকিৎসা আছে তখন আপনি এটা কি অনলাইনের মাধ্যমে জানতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে যে ব্যথার হুম কক্সিসের ব্যথার জন্য কোথায় ট্রিটমেন্ট আছে হ্যাঁ। তখন আপনি জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয় চিকিৎসা হয় এবং তখন চলে আসে তখন সোজা এখানে চলে আসি এয়ারপোর্ট থাকা নামা এখানে ডাইরেক্ট আসছে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ব্যথার জন্য ব্যথার কারণে মানসিক চাপ দুশ্চিন্তা এগুলো তো হচ্ছে ঘুম হচ্ছে না ঠিক মতো টেনশন হচ্ছে আরো বেশি হয় না কি হয় জ্বালা পোড়া মানে কোন দিকে আসলে মোড় নেয় সেটা কি পঙ্গুত্বের দিকে হ্যাঁ, মোড় নেয় নাকি আমি আর নড়াচড়া করতে পারবো না নাকি এটা পুরো শরীরে ছড়িয়ে যাবে মানে এই ধরনের চিন্তা আপনার মাথায় ঘুরপাক কাছে আমি যখন রুমে ঢুকলাম তখনও দেখলাম আপনি বেশ চিন্তিত অবস্থায় আছেন তো স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলেছে দশ দিনের জন্য ভর্তি হন ইনশাল্লাহ ভালো হয়ে